আসে তো আপনার কাছে সাথে কিছু কথা ছিল আঙ্কেল হ্যাঁ, গল্প কইরা ওই আমার আর দেখাই আপনারা দেখলে আপনি বুঝবেন ভালো এই যে মানে আমার যে জন্মদিন কার্ডটা একটু বাবার নামটা একটু সমস্যা হয়েছে তো ওইটা যদি একটু দেখতেন আমি ইউনিয়ন পরিষদে গেছিলাম ওইখানে দেখছি অনেক সমস্যা এখানে তোমার বাবার নামে সমস্যা হ্যাঁ। এটা তোমার ঠিক করতে হবে জি আঙ্কেল একটু ঠিক করতে হইবে কাল গেছিল আমি ইউনিয়ন পরিষদে হ্যাঁ না দেখি অনেক ঝামেলা এরপর একজনে আবার কয় টাকা লাগবে টাকা না দিলে কি টাকা চাইছে সচিব টাকা চাইছে না না সচিব না আঙ্কেল আমি চিনি না বুঝছেন কোন মেম্বার টাকা চাইছে চিনি না আঙ্কেল গেছি পর কইছে আসসালামু আলাইকুম সালাম আরে জসিম ভাই ভালো আছেন আচ্ছা, সরকার জন্ম নিবন্ধন হ্যাঁ, ফ্রি দেয় গেলে এটা ফ্রি এটাতে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ, আচ্ছা কেউ চাইবে না তুমি পরিশোধে যাইও আমি ব্যবস্থা করে দেবো আচ্ছা, একটা সময় করে চলে এসো ঠিক আছে আচ্ছা, উন্নয়ন করছে রাস্তাঘাট ব্রিজ খাল নদী স্কুল কলেজ তা কে আবার ইউনিয়ন পরিষদের টাকা চাইলে চেয়ারম্যান সাহেবের নলেজ এটা কেউ দে নাই তো ভালো করছে দিয়া চেয়ারম্যান সাহেবই এইটা দেখবে এনে কঠিন শাস্তি দেবে এনে ভাই আমি কথা যেটা কইছেন কথা যোগ্য কইছেন এ কথা কিন্তু একগু রাইট কারণ কি জানেন সরকার পদ্মা সেতু করছে এই দেন এই যে করছে হ্যাঁ, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার স্বপ্ন ছিল হ্যাঁ, হ্যাঁ। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথম দেশটারে ডিজিটাল বানাইছে হ্যাঁ, কিন্তু স্মার্ট বাংলাদেশ তোমরা কি সেটা জানো তারপরে তোমার আরো বহু মেগা স্ট্রাকচারের কাজ চলতেছে তারপর ঘরে ঘরে বিদ্যুৎ দেশে আর কি চাও তোমরা ভাতা দেশে এখন আর কেউ না খাইয়ে থাকে না এই ডিজিটাল বাংলাদেশে টাকা দিয়ে কুয়াকাটা যাইতে আগে সময় লাগে কত আর এখন আর তো সময় লাগে সামান্য সময় লাগে ব্রিজ হইয়া মানে এত সোজা হইছে আমরা আমাদের ইউনিয়নের কথা কই এই ইউনিয়নে আমরা যখন আগে ছোটকালে স্কুলে গেছি তখন আমরা এই পর্যন্ত বেদর কাদা পার হইয়া তারপরে আমরা স্কুলে গেছি আর এখন দেখো খেয়াঘাট উঠছেই অটোতে সারা গ্রামে ঘরে মানুষ অটোতে ঘরে মানুষের কর্মসংস্থান হইছে মোটরসাইকেল কিনে পোলাপানে এখন আর মাঠে ঘাটে গাঁজা খাইতে যায় না এখন পোলাফানে কর্ম করে একটা হুন্ডা কিনে টিরিপ দেয় সংসার চালায় বিয়ে করে এরপর আর কি চাও ঘরে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ ঘরে ঘরে আগে তো আমরা ল্যাম্প জ্বালাইতাম ল্যাম্প ডাইরেক্ট জ্বালাইতাম চাও সরকার কি করছে ঘরে ঘরে কারেন্ট এমন কোন ঘর নাই যে কারেন্ট নাই রোড গার্ড ব্রিজ এই মেট্রো রেল পদ্মা সেতু এই কেউ আর কোন সরকার পারছে আর কেউ পারে না আর কেউ পারবেও না আর কেউ পারবেও না আরে ভাই আর একটা কথা কই দি এই যে পৌরসভার যে খাওয়াঘাটটা হ্যাঁ পৌরসভার খাওয়াঘাটটা মনে করেন আগে আনলে যাই ওই যে নৌকো আছে না আর আর ভাই ভাই এই বেলা বেলা খারাই খারাইয়া হেই আল্লাহ হেই আল্লাহ ভাই এই বেলা খিস দিতে এখন হরে কি টাস করে টান দে টাস করে টান দিয়ে মনে করেন টলারে মনে করেন আইতে না তোমার 2 মিনিটের মধ্যে এপার পয়সা যাও হ্যাঁ। তোমরা আর কি চাও হ্যাঁ হ্যাঁ সরকার এদেশের জন্য করে নাই কি ভাই এইটা চেয়ারম্যান সাহেব আমি এইটা কই এমন কিছু নাই যে সরকার করে নাই হ্যাঁ। তবু কিছু লোক অন্ধ সরকারের উন্নয়ন তাকে চোখে পরে না ওরা অন্ধ সত্য কথা কইছেন আপনি সত্য কথা কথা আছে বাংলা একটা কথা আছে কথাটা কি জানো কালাম জসিম তোমরা শোনো হ্যাঁ। তোমার কলিজাডারে যদি তুমি বুনো করেও কিছু লোকের খাও তারা বলবে যে কলিজায় লবণ হয় নাই কিছু লোক আছে নেমো খারাপ এটা একাত্তর সালেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তারপরও আমাকে দেশ আগায় নিয়ে যাইতে হইবে অবশ্যই কথা বোঝো তুমি সামনে ইলেকশন হ্যাঁ। ঠিক আছে এইসব উন্নয়নের পরও যদি আবার আমি দেখছি যে আরো আরো শোনেন চেয়ারম্যান সাহেব কথা আপনার এলাকায় এই যে মহিলারা বিধবা ভাতা পাইতে আছে বয়স্ক ভাতা পাইতে আছে কোন মুক্তিযোদ্ধারা ভাতা পাইতে আছে বিশ হাজার টাকা করিয়া হ্যাঁ, এবং সুযোগ সুবিধা তারা এই দেশের জন্য শ্রম দেশে ছুটি আগে ছিল তিন মাস এখন করছে ছয় মাস হ্যাঁ। আগে বেসরকারিতে দিত তোমার চার মাস এখন তারাও দেয় ছয় মাস আর কি সুযোগ সুবিধা দেবে সরকারের গুণগান যদি বলতে যাও দুই বছর কইলেও শেষ হইবে না বেলা শেষ হইবে না শেখ হাসিনা সরকার এমন করছে এমন করছে দুই বছর যদি কবেন হইতে সন্তান তামাই রাস্তা স্কুল কলেজ রেল অফিস আদালত আগে ঘরে ঘরে অফিস কি কিছু আজকাল কিছু পোলাপান তারা বাসা থেকে বাইরে এই রাস্তার মাঝখানে চলে যায় কারণ হ্যাঁ। রাস্তা হইছে এই কারণে আর আমরা তো সেই কোলা পারইয়ে বেদর পারইয়ে কাদা পারইয়ে তারপরে আমরা বড় হয়েছি আজকে দেখো দেশটা কত সুন্দর হয়েছে আমাদের এই গ্রামটাই তুমি ঘুরিয়ে দেখো কত সুন্দর দেখো সাহেব একখান কথা কই এই যে বাড়ির দিয়ে বাইরে খালি রাস্তা আমু এই এর মধ্যে কুড়ি দিয়ে চার পার আন লাগে আর এখন দেখো আর এখন ঘরের দিয়ে এই এরপরও কোন নাম গন্ধ নাই তারপরে দেখো একটা পাড়ায় বা একটা ওয়ার্ডে একটা টিউবওয়েল ছিল হ্যাঁ।, হ্যাঁ মা বোন কত কষ্ট হইতো কষ্ট হইতো না হইতো না এখন দেখো একটা ওয়ার্ডে পাঁচটা ছয়টা এই পাইছো ব্যান দিয়ে যাইতেছে কি সুন্দর আর আগে তাগো হাঁটতে যাওয়া লাগতো দুই কিলো পাঁচ কিলো এখন দেখো কি সুফল পাইতেছে না আগে তোমরা পায়সালি তো ভ্যান চালাইতা আর এখন ভ্যানেও ইঞ্জিন ওই যে ব্যাটারি আছে না ব্যাটারি ব্যাটারি লাগাই দিছে ব্যাটারি লাগাই দিছে ব্যাটারি লাগাই দিছে দেখো কি তামসাটা তার পরিষদের খবর কি পরিষদে কি আমরা পরিষদ আলহামদুলিল্লাহ বাবা ভালোই চলে আমরা লাগে এই যে দেখা হইছে সবাই ঠিকমতো পাও পরিষদের সবাই ভালো ভাই সেবাটা যে আছে অনেক ভালো এইটাও ডিজিটাল অনেক ভালো লোক তারপর তুমি কি জসিম তুমি কি এটা জানো আমলিক করে কি সাথে আমলিক এই দেশের জন্য যা করছে এখনো সরকার করতে পারবে না কেউ পারবে না আজ বছর তপস্যা পদ্মা সেতু করতে হ্যাঁ। পারবে না দোস্ত হ্যাঁ। বছর যদি তপস্যা করে কোন সরকার হ্যাঁ। এই পদ্মা সেতু মেট্রো রেল এই দুইটা করিয়ে দেখান করছে নিউজ জানো পদ্মা সেতুতে ট্রেন লাইন চালু হইছে তাই হ্যাঁ

তুমি দেখো ওইখানে একটা টোকেন কিনতে হয় তারপর ওইখানে ক্র্যাশ করতে হয় হ্যাঁ। তারপরে তুমি ঢুকে যাবা আসতে তুমি গন্তব্যে পৌঁছে যাবা কি হ্যাঁ। সমস্যা একটা আজব একটা জিনিস সমস্ত কিছু চেয়ারম্যান সাহেব পানির মতো করিয়ে দিয়েছে মগো শেখ এই আর বড় এই যে হালার পালারা কিছু লোক বোঝে না হ্যাঁ, এটা তো কথা যেটা বোঝে না বন্ধু তুমি যে কথা খাই ব্যাপারটা হয়েছে এরকমের অন্ধ মানুষের চোখে দেয় না কিছু লোক চোখ অন্ধ হইতে আছে বা ভবিষ্যতে যে ই ইয়ে হইছে এ মানে সহি দেয় না কিছু আমার একটা কথা জাতির পিতা জাতির পিতা যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যেভাবে এই এই জাতির জন্য মানে অর্থাৎ হলো যে কিসের মানে অর্থাৎ এই বাঙালির জন্য দেশের জন্য জীবন দিয়ে গেছে বঙ্গবন্ধু আর করবে কি এবং তার কিন্তু হ্যাঁ? শেষ করে দিয়ে গেছে আর তুমি আছো তোমার তারে কি বঙ্গবন্ধু আর করবে এই দেশের ভাই আমরা তো সবাই জন্মই না আমরা গল্প তাহলে ওই একাত্তরের সময় বঙ্গবন্ধু একটা কথা কইছিলে যে সাড়ে সাত কোটি কম্বল আমারটা কই হ্যাঁ বঙ্গবন্ধু নিজে সপরিবার সহ মরে গেছে তারপরে এই দেশে কোনো সুশাসন ভালো হইতে পারে নাই তারপরেও আমার এর মধ্যে দিয়ে আমাকে দেশ কয় সাহেব শেখ হাসিনা সরকার করছে কি করছে কি ওই পাউসাটা কত এই কুত্তু আছে খালি কয় করছে কি করছে কি করছে কি বাচ্চা বাচ্চাগো চোখে তো জীবনও ভালো কিছু পড়বে না কইলাম না তোমাগো ওরা তো জঙ্গলি ব্যাত বন্ধু ওরা যে সমালোচনা করে হ্যাঁ। ওরা তো এই দেশের জন্য এই জাতির জন্য কিছু ভাবে না ওরা তো রাজাকারের বাচ্চা বেটা বোঝো না কা ওরা হইলে রাজাকারের বাচ্চা ওগো যত দেবা হ্যাঁ। খালি কয় খাই নাই পাই নাই হ্যাঁ, দে হ্যাঁ, নাই করে হ্যাঁ, নাই আরে এই যে কিছু কিছু লোকই আছে যাকে যত দেবে অত ফুডো ভরে না এখন তুমি ফুডো জীবনও ভরাইতে পারবা না সাথে থাকি সামনে ইলেকশন যে উন্নয়ন যদি আমাদের সামনে চশমা সামনে চশমা তৈরি করতো সরি চেয়ারম্যান সাহেব সরি আমার ভুল হইছে বুঝছেন চেয়ারম্যানের সামনে চশমা চশমা চেয়ারম্যানের সামনে এত বড় বেয়াদব না না পোলা ভালো বোঝে না সরল মাফ দিন আমার কিন্তু ভুল হইছে কেন আমি যে চশমা না মন ভালো চেয়ারম্যান সাহেব মন ফেরে চশমাটা মাইন্ড করেন না দেশটার সামনের বারও আমরা শেখ হাসিনা সরকারে ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ যে উন্নয়ন হয়েছে এতে আমরা আবার ক্ষমতা আসতে কথা ওই লাস্টের কথা কই যাই ভোট এবার চাওয়া লাগবে না এটা আমি এইটা এককালে একশো পার্সেন্ট ধরি দেন বাক্সো বার মগ ভরিয়ে যাইবে এবার এবং শেষ ভোট দেবে সবাই গরিব দুঃখী সবাই মিললিয়া যারা আছে তোমার মুখে জয় হোক আসসালামু ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আসি দোয়া অবশ্যই আসসালামু আলাইকুম সবাই আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি যদি ভালো লাগে তবে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা আপনার কাছে ভালো লাগলে সবার কাছে শেয়ার করিয়া পৌঁছই দেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যারা আছেন আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আমরা যে নাটকটি করি নাটকটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন এবং লাইক দিবেন আর আমরা আপনাদের সামনে ভালো ভালো নাটক আমরা উপস্থান করব এবং দেখাবো আর আমি মনির আমি একটু মজা করি সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমাদের আমাদের নাটকগুলো ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের এই অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন কমেন্টস করবেন এবং ভালো লাগা মন্দ লাগা সবটা আমাদের কাছে জানাবেন ধন্যবাদ